আবৃত্তি করছি নীলমানন্দ গুণের যাত্রা ভঙ্গ কবিতাটি হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না যাবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নাই আমার বৈতরণীর নাই নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোব হাত দিয়ে তো ছোব না মুখ দুঃখ দিয়ে ছোব তুই কেমন করে যাবি